Thank you. হিজাব নিয়ে দ্বন্দ্বের জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্ধ রাখা হয়েছে কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান তবে সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে চলছে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক ভারতের কর্ণাটকের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী নয়াদিল্লির শাহিনবাগে বুধবার সেখানে জড়ো হন শত শত মুসলিম নারী একসাথে নামাজ আদায় করেন তারা বলেন যে কোনো ধরনের অন্যায় অবিচার শক্ত হাতে প্রতিহত করা হবে দেশের কোথাও হিজাবের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিলে তা সহ্য করা হবে না আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ইসলাম এবং মুসলিমদের ওপর আক্রমণ বাড়ছে দেশকে হিন্দু মতাদর্শের দিকে নিয়ে যাওয়া হচ্ছে হিজাব ইস্যুতে ভারত জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয় মঙ্গলবার কর্ণাটকে মুসলিম ছাত্রী মুস্কান বোরকা পরে কলেজে ঢুকতে গেলে হেনস্তার শিকার হন